আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী ধরুন আপনি একটা জায়গাতে বেড়াতে যাবেন তার আগে এটা যে আপনি কোনো এক জায়গা থেকে আপনার বন্ধুর মুখ থেকে শুনেছেন যে এমন একজন ব্যক্তি আছে যে ব্যক্তি অনেক অলৌকিক কাজ করতে পারে অনেক রকমের অলৌকিক কাজ করতে পারে এটা আপনি শুনেছেন তো আপনার একটা সমস্যা হয়েছে রীতিমতো আপনি তখন করেছেন কি আপনার স্ত্রী আপনার একটা দশ বছরের একটা ছোট মেয়ে এবং সাত বছরের একটা ছেলেকে নিয়ে আপনি সে ব্যক্তির উদ্দেশ্যে রওনা হয়েছেন তার বাড়িতে গিয়েছেন গিয়ে তখন আপনি আপনার সমস্যার কথা বলেছেন তারপরে সে ব্যক্তি হতে পারে একজন পীর বা হতে পারে একজন পাদ্রী বা হতে পারে কোনো একজন সাধু সন্ন্যাসী ঠাকুর পুরোহিত বা তন্ত্রশাস্ত্র জানে একটু ছদ্মবেশ বেশ আছে এ ধরনের ব্যক্তির কাছে গিয়ে আপনি বলছেন দেখুন পুরোহিত মশাই বা সাধু সন্ন্যাসী বা একজন মাওলানা বা কোনো পাদ্রী আমি এই সমস্যার মধ্যে পড়েছি আমি উদ্ধার পেতে চাই কি করতে হবে এখন সেই সাধু সন্ন্যাসী তিনি যদি বলেন যে দেখো তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমার সমস্ত কিছু ঠিক হয়ে যাবে তুমি যদি বিশ্বাস করো আমাকে তাহলে আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা তোমাকে দেওয়া হবে ধরুন এইভাবে কথা বলে তাকে লোভ দেখায় বারবার লোভ দেখায় দেখো তুমি আমাকে বিশ্বাস করো তবে তুমি আমার মতোই অলৌকিক অলৌকিক কাজ করতে পারবে তুমি যদি আমাকে বিশ্বাস করো তাহলে তুমি সমুদ্র উপর দিয়ে হাঁটতে পারবে তুমি যদি বিশ্বাস করো তাহলে তুমি বিষ পান করবে এ বিষ তোমার কোনো ক্ষতি করবে না ধরুন আমাদের এলাকাতে বা আপনাদের যে সিটিতে বাস করেন যে গ্রামে বাস করেন এমন কোনো ব্যক্তি যদি সাধু যদি এমন কথা প্রচার করে এবং এমন দাবি করে আপনি সে ব্যক্তিকে কি বলবেন সে ব্যক্তিকে বলবেন সে বড় একটা ধার্মিক বা সে ব্যক্তি একজন আল্লাহ নবী অথবা সে ঈশ্বরের মানে খুব নিকটীয় ঘনিষ্ঠ একজন ব্যক্তি এটা বিশ্বাস করবেন এই আধুনিক সময়ে আমরা অনেকেই সেটাকে অস্বীকার করব কারণ আমরা দেখি যে অনেক সাধু সন্ন্যাসী পীর ফকিমাশাই তারা অনেক অলৌকিক কাজ অনেক বুজুর্গিগিরি করে অনেক ভেলকিবাজি করে অনেক জাদুকর আছে তারা বিভিন্ন রকমের জাদু দেখায় এমনকি এই জাদুকরকে যারা ভেলকিবাজি দেখাচ্ছে তাকে আপনি ঈশ্বর হিসেবে বিশ্বাস করবেন বা সে ভেলকিবাজি ব্যক্তি যদি বলে তুমি আমাকে বিশ্বাস করো তাহলে তোমাকে এই জাদু এই ভেলকিবাজি এই ক্ষমতা এই অলৌকিক কাজ এ সাইন এই মিরাকেল যে যা তোমাকে দান করা হবে আপনি গ্রহণ করবেন একটা সুস্থ বিবেক যার আছে সুশীলী সমাজ শিক্ষিত সমাজ এটাকে গ্রহণ করবে না কেননা অনেক ভণ্ড অনেক আছে মূল কথা হচ্ছে এটা যে কোনো কিছুর মানে সত্যতা প্রমাণের জন্য বা সত্যের প্রামাণিকতা হিসাবে কোনো অলৌকিক কাজকে কেউ যদি মানদণ্ড করে নাই বা এটা লোভ দেখাই এটা মনে রাখবেন এর মধ্যে কোনো একটা ধোকা আছে আসেন আজকে আমরা সে বিষয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় আমার সন্তান যদি মৃত্যুবরণ করে কোনো দিন তাহলে এর জন্য দায়ী হবে খ্রিস্টানদের বাইবেলের বেশ কিছু ভাষ তথা যীশু খ্রিস্টর শিক্ষা আমার সন্তানের জন্য মৃত্যুর কারণ হবে তার আদেশ মানার জন্য অথবা আপনার আমি বলবো যে এই বাইবেল আপনারা দেখছেন আমার বাড়িতে বাইবেল আছে যদি আমার সন্তান এখন নেই যদি কোনোদিন হয় সে যদি বাইবেলটা পড়ে যদি জিজাস ক্রাইস্টের এই উপদেশ এই বচন এই বাণী এই বাক্য ওপরে যদি আমল করতে গিয়ে যদি মৃত্যুবরণ করে এই জন্য একজনকে দায়ী করতে পারেন সেটা হচ্ছে জিজাস ক্রাইস্ট কেননা তিনি শিক্ষা দিয়েছেন আছেন কি শিক্ষা দিয়েছেন আমরা একটু দেখে নিই আপনারা পড়বেন বাইবেলে গস্তর অফ লুক দশ অধ্যায় উনিশ পদ যীশু খ্রিস্ট তার সঙ্গীতকে বলছে তুমি যদি আমাকে বিশ্বাস করো তোমরা যদি আমাকে বিশ্বাস করো খ্রিস্ট যদি বিশ্বাস করো তাহলে তুমি যেমন দেখেছো যে আমি সাপের উপরে বিছুতার উপর দিয়ে চলাচল করি তবে তোমরা চলতে পারবে গসপ লুক দশ অধ্যায় উনিশ পদে একথা বলছে যিশু যদি যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি সাপ অথবা বিচ্ছু এই মানে খতরনাক যে প্রাণীগুলো আছে ছোট ছোট কীট পতঙ্গ আছে এগুলো পুর দিয়ে আপনি হাঁটবেন আপনার কোনো ক্ষতি হবে না কোনো সাপ আপনাকে দংশন করবে না কোনো বিছুত আপনাকে কামড় দেবে না এটা যিশুকে যদি বিশ্বাস করেন তাহলে এটা আপনি প্রতিদান পাবেন আপনাকে লোক দেখাচ্ছে জিজাস ক্রাইস্ট আরও দেখেন যে জিজাস ক্রাইস্ট বলছে গসপল ম্যাথিউ খুলবেন একুশ অধ্যায় আঠারো থেকে একুশ পদ এবং মার্কের এগারো অধ্যায় বারো থেকে তেইশ পদে জিজাস বলেছে তোমরা যদি সত্যি আমাকে বিশ্বাস করো তোমরা যদি আমাকে সত্যি বিশ্বাস করো তাহলে পাহাড়কে তুমি যদি আদা মানে আদেশ করো যে পাহাড় তুমি এখান থেকে নদীর মধ্যে চুব নদীর মধ্যে তুমি চলে যাও তো পাহাড়টা ওই স্থান থেকে সে নদীর মধ্যে চলে যাবে এটা কেন যদি আপনি জিজাস ক্রাইস্টকে বিশ্বাস করেন তাহলে জিজাস ক্রাইস্টের আপনি ফলোয়ার তাকে বিশ্বাস করেন তো এই বিশ্বাসীদের এমন এমন অলৌকিক কাজ হবে এটা যীশু খ্রিস্ট তিনি ওয়াদা করেছেন যে বিশ্বাসীদের এই নিদর্শনগুলো হবে আরও আছে আসুন আমরা পড়ি গসল ম্যাথিউ সতেরো অধ্যায় কুড়ি অনুচ্ছেদ ওখানে একই কথা বলা হয়েছে যে তোমার অন্তরের মধ্যে যদি সরিষা দানা পর্যন্ত থাকে সরিষা দানা বুঝতে পারছেন মানে একদম সরিষা দানা সমপরিমাণ যদি ইমান থাকে মানে বিশ্বাস থাকে যিশু খ্রিস্টের প্রতি তাহলে পাহাড়কে বলবে এখান থেকে সরে ওই জায়গাতে চলে যেতে তো পাহাড়টা নাকি সরে যাবে এটা যিশু খ্রিস্ট বলেছে এটা কেমন বিশ্বাসীদের কথা বলছে সরিষা দানা সমপরিমাণ যদি বিশ্বাসী হয় তবুও এমন একটা কাজ করে দেখাতে পারবে আরও দেখেন আরও দেখেন বাইবেল খুলবেন গসব লোক সত্তর অধ্যায় ছয় পদ ওখানে বলা হচ্ছে এবং বিভিন্ন জায়গাতে বলা হয়েছে গসব লোকের এ কথাটা বলা হচ্ছে তোমার অন্তর যদি সরিষা দানা পর্যন্ত যীশু খ্রিস্টের প্রতি যদি বিশ্বাস থাকে তাহলে একটা তুত গাছকে বলবে এই তুত গাছ তুমি এখান থেকে শিকড় সমেত উঠে গিয়ে তুমি ওইখানে গিয়ে পড়ো তো তুত গাছ নাকি এই বিশ্বাসী ব্যক্তির কথা শুনবে কেন যদি সে জিজাস ক্রাইস্ট যীশু খ্রিস্টকে বিশ্বাস করে তবে তার মধ্যে এই সাইনগুলো এই অলৌকিক ক্ষমতাগুলো তার মধ্যে চলে যাবে আর এই বিশ্বাসটা পরিমাপ কত অনেক লম্বা বিশ্বাস অনেক দীর্ঘ বিশ্বাস জি না এটা হচ্ছে সরিষা পরিমাণ যদি কারো ইমান থাকে বিশ্বাস থাকে ফেদ থাকে জিজাস ক্রাইস্টের উপরে তাহলে সে এই অলৌকিক কাজগুলো করবে এটা জিজাস ক্রাইস্টের একটা ওয়াদা তিনি এই কথাগুলো বলেছেন আরও দেখবেন গসল মার্ক ষোলো অধ্যায় সতেরো আঠেরো উনিশ পরপর পদে বলেছে যীশু খ্রিস্ট যে তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে তোমরা কোনো মানুষের মধ্যে যদি বদ কোনো আত্মা থাকে তথা জিন ভূত থাকে এগুলো তোমরা তাড়াতে পারবে যদি তোমরা আমাকে বিশ্বাস করো তবে তোমরা নতুন নতুন ভাষায় কথা বলতে পারবে যদি তোমরা আমাকে বিশ্বাস করো তবে তোমরা হাত দিয়ে বিষাক্ত তুমি সাপ তুলবে এই সাপ তোমাকে কামড়াবে না কোনো ক্ষতি হবে না যদি তুমি যীশু খ্রিস্টকে তথা আমাকে বিশ্বাস করো তবে অবশ্যই তুমি প্রাণনাশক বিষ পান করে ফেলবে তোমার এই বিষ কোনোই ক্ষতি করতে পারবে না যদি তুমি যীশু খ্রিস্টকে বিশ্বাস করো তবে অবশ্যই যারা অসুস্থ আছে তাদের শরীরে গিয়ে হাত বোলাবে এই অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে এগুলো হচ্ছে একজন খুবই ছোট্ট যাদের সরিষার সমপরিমাণ বিশ্বাস আছে যিশু খ্রিস্টের প্রতি যিশু খ্রিস্ট বলেছে যদি তুমি আমাকে সত্যি বিশ্বাস করো তাহলে এই কাজগুলো তুমি করতে পারবে সাপ ধরবে সাপ তোমাকে কামড়াবে না বিচিতার পর দিয়ে হেঁটে যাবে বিচিতা কোনো ক্ষতি করবে না বিষ পান করবে তোমার কোনো ক্ষতি হবে না আরও অনেকগুলো অলৌকিক কাজ এগুলো যে খ্রিস্টান বিশ্বাসীর অন্তরে থাকবে এটা হচ্ছে ইমান তথা বিশ্বাস ফেতের একটা পরীক্ষা কী বল চিনবেন কোনো ব্যক্তির বিশ্বাস আছে না নাই দেখেন এটা একটা তাদের একটা আর্গুমেন্ট ইসলাম কি বলে কোনটা লজিক্যাল আপনারা একটু পরীক্ষা করে দেখেন কোনটা জিরাজকার যে শিক্ষা দিয়েছে এটা লজিক্যাল না ইসলাম তথা কোরআন যেটা মেনশন করছে এটা গ্রহণযোগ্যতা বেশি এটা বেশি বিশ্বাসযোগ্য কোনটা আপনারা একটু পরীক্ষা করে দেখুন সোয়ে বুখারি খুলবেন সত্তর থেকে পঁচিশ নম্বর হাদিস একাধিক জায়গাতে আছে আলোসুল বলেছেন যে ইমানের তথা বিশ্বাসের ফেতের সহত্তরখানা শাখা আছে তার মধ্যে মানে সর্বোত্তম সবচেয়ে উঁচু যে শাখা সেটাকে বলা হচ্ছে কালাবাই ইলাহা ইল্লাল্লাহ আর সবচেয়ে নিচু কোন ব্যক্তি যে বিশ্বাসী তার ইমান আছে বিশ্বাস আছে সে যে ধার্মিক এর পরীক্ষার জন্য আল্লাহ টেস্টের কথা বলেছে যে বিশ্বাসী চিনবে কিভাবে যে সবচেয়ে নিচু স্তরে বিশ্বাসীদের একটা নিদর্শন হচ্ছে এটা তা যখন রাস্তা দিয়ে যাবে যদি কোনো ক্ষতিকর কোনো পাথর হোক কোনো কলার ছিলেকি হোক বা ক্ষতিকর কোনো যদি কিছু পড়ে থাকে ওই বিশ্বাসী ব্যক্তি ওটা রাস্তা দিয়ে সরিয়ে দেবে ইসলামের বিশ্বাসের লিমিটেশন বা আপনি কীভাবে চিনবেন টেস্ট করবেন কিভাবে বলছে সবচেয়ে নিচু বিশ্বাসীদের একটি কাজ মানে সরিষা রানা যার মধ্যে ইমান আছে এমন যদি মুসলিম হয় কিভাবে বুঝবেন রাস্তা যদি পাথর থাকে এটাকে সরিয়ে দেবে এটা ইমানের টেস্ট তাই দেখুন তো আমরা মুসলিমরা তো এই পরীক্ষাতে পাশ করেছি আমরা মুসলিমরা রাস্তাতে অনেক নোংরা পড়ে থাকলে আমরা সরিয়ে দিই আমরা আমাদের পরীক্ষায় পাশ করেছি এবং খ্রিশ্চানদেরকে আমাদের প্রশ্ন দাদা আপনাদের অন্তকে সরিষা দানা পর্যন্ত কোনো বিশ্বাস আছে যিশুপতি ফেত আছে যদি থাকে আসুন এই পরীক্ষাগুলো দেন কতজন আছেন যে পরীক্ষাটা দিতে পারবেন পাহাড়কে বলবেন সরে যেতে পাহাড় সরে যাবে ইসলাম কিন্তু এরকম আনলজিক্যাল লজিক্যাল ফেলাসি কুচুক্তি একটা কুসংস্কারের মতো কোনো শিক্ষা দেয় না ইসলাম যেটা বলেছে এটা পালন করা সম্ভব একজন মুসলিমের ইমান আছে না মানে কিভাবে বুঝবে সে রাস্তাতে পাথরটাকে সরে দিবে কিন্তু খ্রিস্টানদেরকে পাহাড় সরাতে হবে আর এই ইমানটা সরিষা দ্বারা সম্ভব পরিমাণ ইমান যা থাকবে সে এই কাজ করবে জিজাস ক্রাইস্ট আরো অসংখ্য লোক দেখিয়েছে গসলব জোহান চোদ্দ অধ্যায় বারো পদ পড়বেন জিজাস ক্রাইস্ট বলছে যে তোমরা যেগুলো দেখছো আমি যেগুলো করছি তোমরা যদি সত্যি আমাকে বিশ্বাস করো আমি যা করেছি আমার চাইতে আরো বড় বড় কাজ করবে মানে যীশু খ্রিস্ট যা কাজ করেছে তিনি মৃত মানুষকে জীবিত করেছেন অনেক বাইবেলে পাওয়া যায় তিনি কুস্টরিকে ভালো করেছেন অনেক ঘটনা পাওয়া যায় তিনি অন্ধকে চোখ দিয়েছেন অনেক কিছু পাওয়া যায় বিসমিল্লা আল্লাহর ইচ্ছা এই কাজগুলো তিনি করেছেন তো যিশু বলছে আমার চেয়ে অনেক অলৌকিক অলৌকিক কাজ করবে এটা যিশু খ্রিস্ট বলছেন মানে তিনি লোক দেখাচ্ছেন বলুন তো কোনো একজন কোনো আলিম বা কোনো একটা পীর সাহেব কোনো সাধু যদি এবার লোক দেখায় একে একে আপনি ভণ্ড বলবেন না মানুষ ধার্মিক কেন হয় খ্রিস্ট মানুষকে ধার্মিক বানাতে চেয়েছে সবসময় লোভ দেখিয়ে সবসময় লোভ আর এই লোভটা কিসের লোভ যে দুনিয়াবি জীবনে তুমি কিছু হাসিল করতে পারবে যদি তোমাকে বিশ্বাস করতে পারো তুমি অলৌকিক কাজ পাবে যদি তোমাকে বিশ্বাস করো সমুদ্র দিয়ে হেঁটে চলে যাবে যদি তোমাকে বিশ্বাস করো সাপ ধরবে কিছু হবে না যদি তুমি বিশ্বাস করো পাহাড়কে তুমি সরে যেতে বলে পাহাড় সরে যাবে যদি তোমাকে বিশ্বাস করো তুত গাছকে বলে এখান থেকে চলে যাও তুত গাছ চলে যাবে এই সব কথাগুলো বলেছে দুনিয়াবি লোভ দেখানো হয়েছে বাইবেলের মধ্যে ধার্মিক বানানোর জন্য আসলে দুনিয়ার লোভে কি একজন মানুষ সে ধার্মিক হয় ধার্মিক তো আমরা হই এই জন্যই যেমন ঈশ্বরের সন্তুষ্টি ঈশ্বরের প্রেম ঈশ্বরের ভালোবাসার জন্য আমরা নাজাত মুক্তি সালভেশন এটার জন্য আমরা কিন্তু ধার্মিক হই কিন্তু জিজাস বারবার বলছে ধার্মিক হওয়ার জন্য তাকে বারবার লোক দেখানো হচ্ছে বেশি দূর যাওয়ার দরকার নেই আপনি বাইবেলে ওল্ড টেস্টমেন্ট পড়েন অন্য অন্য নবীর কথা নবী মুসা ঈসা ইব্রাহিম ইউনুস অনেক নবী আছে ইয়াকুব মানে যাকে জোকাব বলা হয় ইউহান্না মানে জোহান বলা হয় যাকে ইহাইয়া বলা হয় অনেক নবীর কথা আছে তাদের মধ্যেও কিন্তু আল্লাহ সুবাহতালা নবতের প্রামাণিকতা হিসাবে এটা একটা রীতি যে নবতের প্রামাণিকতার জন্য তাদেরকে মৌজিজা অলৌকিক কোনো ক্ষমতা দেওয়া হতো কিন্তু কোনো নবিরাসুল তারা এ দাবি করে যায়নি বাইবেলও করেনি কোরআনও করেনি যে কোনো নবিরাসুল তার অনুসারীদেরকে অলৌকিক কাজ দেখে তারা নবতের প্রমাণ দিয়েছে কিন্তু কোনো নবী রাসুল তারা তার অনুসারীদেরকে বলেনি কোনো যেমন মোজেস মৌসা আল্লাহ সাল্লাম তিনি সাগরকে দ্বিখণ্ডিত করেছিল বাইবেলও আছে কোরআনও আছে আমরা বিশ্বাস করি কিন্তু মুসা তার অনুসারীকে কখনো বলেনি তোমরা যে সত্যি আমাকে বিশ্বাস করো আমি আল্লাহ নাবি বা আমি এসেছি তোমাদের মুক্তির জন্য তবে তোমরা যদি আমাকে বিশ্বাস করো তাহলে তোমরাও এই সমুদ্রকে দুখণ্ড করে দিতে পারবে সমুদ্রকে দুভাগ করে দিতে পারবে কোনো নবী দাবি করেনি লোক দেখেনি বরং তারা নবুতের প্রমাণের জন্য আলোচনার পক্ষ থেকে যে অলৌকিক যে চিহ্ন সাইন এসেছিল তারা করেছে এটা আল্লাহ ইচ্ছে করেছে কিন্তু মানুষকে তার অনুসারীকে বলেনি আমার এই ক্ষমতা তোমাদেরকে দিয়ে দিলাম যদি আমাকে বিশ্বাস করো এই ক্ষমতা তোমাদের থাকবে এই অলৌকিক কাজ করতে পারবে এটা ব্যতিক্রম জিজাস ক্রাইস্টের জন্যই করা হয়েছে এটা সম্পূর্ণ একটা বানানো গল্প এবং যিশু খ্রিস্টকে একজন ভেলকিবাজি হিসাবে এখানে প্রমাণ দেওয়া হয়েছে বা ভণ্ড একটা শিক্ষক হিসাবে প্রমাণ দেওয়া হয়েছে কেন কোনো নবীর সুলতান এই কাজ করেনি জিজাস ক্রাইস্টের ব্যাপারে এই মিথ্যা রচনা গল্প লেখা হয়েছে কোরআন খোলেন সহিম রান তিন আয়াত নম্বর উনপঞ্চাশে আল্লাহ বলেছেন যে ঈশা আলাহ সাল্লামকে অনেক মজেজা অনেক অলৌকিক কাজ দেওয়া হয়েছিল কিন্তু তিনি যে আরেকজনকে দেবেন এমনটা নয় আর যে সবগুলো দিয়েছে এটা খুব ভয়ঙ্কর মানুষ ইমানের স্বাদ ধার্মিকতা এই জন্য হয় যেন পরকালে মুক্তি দুনিয়াতে তার কিছু আশা পাওয়া এই জন্য লোভ দেখিয়ে করা এটা একটা ভণ্ডামি অনেক দেখবে সাধু সন্ন্যাসী আছে তারা এরকম বুজুর্গি প্রণাম করিয়ে অনেক জাদুবিদ্যা দেখিয়ে অনেক কিছু করে আর নবতের প্রমাণের জন্য এই অলৌকিক ক্ষমতা এটা কি বাধ্যতামূলক এটা কি অবশ্যই করতে হবে যদি এমনটা হয় অনেক বড় বড় এখন জাদুকর বিদ্যা জাদুবিদ্যা আছে তারা অনেক অলৌকিক কাজ করছে তাহলে তাদেরকে কি না হিসেবে বিশ্বাস করবেন তাদেরকে ঈশ্বর হিসেবে বিশ্বাস করবেন এটা মোটেও ঠিক নয় তবে হ্যাঁ নবতের প্রমাণের জন্য মানে ঈশ্বর তথা আল্লাহ সুবাহতাল্লাহ তিনি অলৌকিক মজেজা এগুলো দিয়ে থাকেন আমাদের আপনার সঙ্গে কিছু কথা আছে যে কথাগুলো মূলত আমি আপনাদেরকে বলতে চাই যে আমার সন্তান যদি মৃত্যুবরণ করে এই জন্য জিজাস ক্রাইস্ট কেন দায়ী হবে আমি খ্রিশ্চান ভাই বোনদের কাছে প্রশ্ন করছি আপনি কি যীশু খ্রিস্টের এই কথাগুলোকে বিশ্বাস করেন মার্কে ষোলো অধ্যায় পনেরো ষোলো সতেরো আঠারো এবং যে ভাষগুলো আমরা পড়লাম যে যিশুকে বিশ্বাস করলে সে মানে যদি সাপ ধরে সাপ তাকে কামড়াবে না কোনো ক্ষতি হবে না সে বিষাক্ত বিষ পান করবে কোনো ক্ষতি হবে না আপনি এটা বিশ্বাস করেন যদি আপনি বিশ্বাস করেন তাহলে আপনি কি চাইবেন যে আপনার সন্তান আপনার যে সন্তান আছে সন্তান দশ অথবা বারো বছর বয়স এই সন্তানের কোলের উপরে একটা গোখরা সাপ একটা একটা খুব গোখরা একটা সাপ ফনা তুলে বসে আছে আপনি কি নিয়ে বসে থাকতে পারবেন কেন পারবেন না আমার সন্তান যদি মৃত্যুবরণ করে বা আপনার সন্তান কোনো ব্যক্তি দেখা যাচ্ছে কোনো খ্রিস্টান পাদ্রি তিনি একটা টিভি টেলিভিশনে তিনি এই বাইবেল থেকে ভাসগুলো পড়ছে আর একটা ছোট্ট দশ থেকে বারো বছরের ছেলে যদি এই অনুষ্ঠানটা দেখে যে তোমরা যদি ঈসা মাসি যীশু খ্রিস্টকে বিশ্বাস করো তোমরা সাপ ধরবে সাপ তোমার ক্ষতি করবে না বিষ পান করবে কোনো ক্ষতি হবে না আর সাত থেকে দশ বছরের সন্তান যদি এই ভাষটা শোনে এবং সে বিশ্বাস করে এবং সে নিজেকে বলে হ্যাঁ আমি তো যিশুকে বিশ্বাস করি এবং সেই ছোট্ট শিশু দশ বারো বছরের একটা অবুধ সন্তান সে যদি ওই বক্তৃতা শুনে বাইবেলের ভার্স শুনে সে যদি একটা সাপ থেকে দেখে সাপ যদি ধরতে যায় সাপটা যদি সে বাচ্চা ছেলেটাকে কামড়ে দেয় এর জন্য দায়ী কে হবে অবশ্যই জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট দায়ী হবে কারণ একটা অবধ সন্তান আমরা দেখেছি যে আমাদের ইন্ডিয়াতে একটা খুব ফেমাস একটা এপিসোড হতো একটা অনুষ্ঠান হতো যেটাকে বলা হতো শক্তিমান তোমরা টাইমস অফ ইন্ডিয়াতে আমি খবরটা পড়েছিলাম যে শক্তিমান যখন এই সিরিয়ালটা ধারাবাহিক পর্যায়ে হতো শক্তিমান জুনিয়র জি এই ধরনের কিছু সুপারম্যান তো এই সব সুপারম্যান বা শক্তিমান ছোট ছোট শিশুরা দেখতো তো দেখছে যে শক্তিমান সে দশটা ছাদ থেকে লাফ মেরে পড়ে যাচ্ছে ও আবার মানে কোনো বাচ্চা দশতলা ছাদ থেকে লাফ মারছে তো শক্তিমান সে তাকে বাঁচিয়ে নিয়ে চলে যাচ্ছে বা সুপারম্যান তাকে বাঁচাচ্ছে তো এই যখন একটা ছোট্ট দশ বছর বারো বছর একটা শিশু যখন এই ঘটনা একটা সিনেমাতে দেখছে দেখার পরে কোনো সিরিয়াল দেখার পরে সে কি দশতলা সাত থেকে লাফ মারতে গিয়ে তাকে শক্তিমান এসে তাকে বাঁচায় নাই শক্তিমান তাকে বাঁচায় নাই তাকে জুনিয়র জি বা সুপারম্যান বাঁচায় নাই মৃত্যুবরণ হয়েছে অনেক ঘটনা আপনারা পেপার পত্রিকাতে দেখবেন যে ছোট ছোট শিশুরা তারা এইসব সিরিয়াল দেখে তারা নিজেরা অভিনয় করতে যায় ছোট বাচ্চারা এখন বলে তুমি কি হবে তো ভীম হবে কেন ভীম সে দেখে দেখে অতটাই অভ্যস্ত যে ভীমকে সে তার আইডল মনে করে তার আদর্শ মনে করে ভীম যা করে একটা ছোট্ট দশ বছর শিশু তাই করে তো কোনো খ্রিশ্চান আপনি আপনার সন্তানকে নিয়ে গেছেন কোনো গির্জাতে এখন বাইবেল থেকে ভাষটা পড়েছে ছোট্ট দশ বছর ছেলে আপনার এই ভাষটা শুনেছে আর সে জানবে যে হ্যাঁ, আমি তো যিশুকে ভালোবাসি যিশুকে আসলে আমি ভালোবাসি প্রণাম করে অনেক কিছু করে সে দেখে তার বাবা যিশুরকে ভালোবাসে সেও ভালোবাসে এখন এই পাদ্রির তথা বাইবেলের এই ভার্স শুনে যদি ওই ছোট্ট শিশুটা বাড়িতে যায় গিয়ে তার বন্ধুদেরকে ডাকছে আই তোকে আমি একটা জিনিস দেখাবো কি তো আমি যিশুকে বিশ্বাস করি দেখ এই সাপটা আছে খরিস সাপ আছে ড্যাফা সাপ আছে এই সাপটাকে ধরবো আমাদের কিছু হবে না এটা প্রভু যিশু আমাকে বাঁচাবে এই বিশ্বাসে যদি দশ বছর ছোট্ট শিশু সে যে সাপ ধরে ধরতে যায় সাপ যদি কামড়িয়ে দেয় দায় কাকে করবেন বাইকটা কাকে করবেন খবরদার আমি খ্রিস্টান ভাইদেরকে বলছি খবরদার বাড়িতে আপনি সাপ নিয়ে আসবেন না বাইবেলের পরীক্ষা দেওয়ার জন্য সাপ আপনি রাখবেন না বাইবেলের যে পরীক্ষা যে বিষ পান করবে আপনি কি চাইবেন আপনার বাড়িতে গিলাসের মধ্যে বিষ রেখে দিতে দুধ রেখে দিতে পানি রেখে দিতে আপনার বাড়িতে ছোট ছোট দশ বছরের সন্তান আছে সকলেই যিশুকে বিশ্বাস করে এবং আপনার সন্তান যদি বিশ্বের বোতলটা থেকে পানি খেয়ে মানে বিষ খেয়ে নেয় এটাকে আপনি চাইবেন বিষকে খোলা রাখবেন অবশ্যই না আপনি প্লিজ আপনার কখনো এই কাজটা করবেন না কেননা এটা সম্পূর্ণ একটা আপনার বুঝতে পারছেন আমরা বলছি না তো যীশু খ্রিস্টের যদি বাক্য শুনে বা যীশু খ্রিস্টের বাক্যকে যদি আপনি বিশ্বাস করেন আপনার সন্তান যদি বিশ্বাস করে যদি কর্মকর থেকে মৃত্যুবরণ হয় অবশ্যই এর জন্য যীশু খ্রিস্টকে দায়ী করা উচিত অবশ্যই যীশু খ্রিস্টকে দায়ী করা উচিত কারণ এমন শিক্ষা যেটা বাস্তবতা বিরোধী অনেকে অভিযোগ করতে পারেন কেন ইসলামেও তো এমন কিছু আছে ইসলামে তো আছে তো কি আছে ইসলাম বলেছে কি ইসলাম বলেছে কেউ যদি প্রতিদিন তিনটে পাঁচটা সাতটা বা নয়টা আজা খেজুর খায় তবে তাকে বিষ তার কোনো প্রতিক্রিয়া করবে না তো এটার সঙ্গে বাইবেলের ভরসা সম্পর্ক কি আল্লাহ রসুল মোহাম্মদ বলছেন ইসলাম বলছে কেউ যদি প্রতিদিন তিন পাঁচ সাত নয়টা করে আজও আজা খেজুর খায় খেজুর এক প্রকারের একটা খেজুর যেটা সৌদি আরবে হয় তাহলে সেই ব্যক্তিকে সেই দিন যদি বিষ যদি মানে তার শরীরে যদি বিষ পুষ করা হয় কোনো বিষ তাহলে সে বিষটা তার প্রতিক্রিয়া হবে না মানে বিষটাকে সে ধ্বংস করতে পারবে এই আজোয়াজা খেজুর খাওয়ার জন্য তো ভাই এটা মনে রাখবেন এটা খেজুরের একটা বৈশিষ্ট্য একটা মেডিকেল সায়েন্স আপনি মেডিকেল সায়েন্স দিয়ে প্রমাণ করেন ভুল প্রমাণ করেন ঠিক আছে আর এটা প্রতিদিন খাওয়ার কথা আছে প্রতিদিন যদি কেউ খেজুর খায় তিনটে সাতটা নয়টা করে যদি প্রতিদিন খায় কন্টিনিউ খেয়ে খেয়ে তার শরীরের মধ্যে হতে পারে যে তাকে বিষ প্রতিক্রিয়া না করতে পারে এটা মেডিকেল সায়েন্স কিন্তু এটা বলছে বিশ্বাস করলে সে সাপ তাকে কামড়ালে সাপ মানে সে মরবে না এটা বিশ্বাসের দাবি আর ইসলাম বলছে মেডিকেল সায়েন্সের কথা হ্যাঁ আছে যে কালজিরা এটা মৃত্যুবাচিত সমস্ত রোগের ওষুধ এটা একটা মেডিকেল আপনি মেডিকেল বেনিফিট দেখেন কালজিরা গুণাগুণী বৈশিষ্ট্য দেখে আপনি ভুল প্রমাণ করেন কিন্তু এখানে শুধুমাত্র ফেদ বিশ্বাসের কেউ বিশ্বাস করলে যিশুকে সে অলৌকিক কাজগুলো করতে পারবে পার্থক্য আছে এটা আপনাকে বুঝতে হবে এই জন্য আমি বলি যদি কোনো খ্রিস্টান যদি মনে করেন না যীশু খ্রিস্টের এই কথাটা সঠিক আর এই কথাকে সঠিক বিশ্বাস করে পৃথিবীতে অনেক বিশ্বাসী খ্রিস্টান তারা মৃত্যুবরণ করেছে তারা ভেবে নিয়েছে যে জিয়াস যেহেতু বলেছে তা আমরা মানে বিষ পান করবো কোনো ক্ষতি হবে না অনেক মানুষ মৃত্যুবরণ করেছে ভাবলে এই পরীক্ষাটা দেওয়ার জন্য এই মানুষ যারা মৃত্যুবরণ করেছে মৃত্যুর জন্য তাই কে জিজাস ক্রাইস্ট যিশু খ্রিস্ট আপনি যদি সত্যি মনে করেন না এটা সত্যেও আপনি যে ভাস্কর যে বিশ্বাস করেন না এটা সঠিক তা আসুন আমাদের সামনে পরীক্ষা দেন আসেন আপনি বিস্মান করে দেখান আসেন আপনি বিদেশি ভাষায় কথা বলে দেখান আসেন একটা পাহাড়কে পাহাড়কে সরানোর দরকার নেই পাহাড় সরার দরকার নেই রাস্তাতে অনেক গাড়ি অ্যাক্সিডেন্ট করে আমাদের এখানে একটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে পুকুরের মধ্যে অর্ধেক পড়ে গেছে তো আপনি যদি খ্রিস্টান বিশ্বাসী হন তো আপনি বলবেন কেন এই জিটি কলগুলো লাগবে না দরকার নেই আপনি বলবেন শুধু যে গাড়ি তুই রাস্তাতে চলে আয় তাহলে রাস্তায় চলে আসবে এটা খ্রিস্টান এত চারিদিকে জিটি কলের দরকার কি এত আগুন দেবার যে দমকল বাহিনীর দরকার কি খ্রিস্টান বিশ্ব মিশনে ডেকে নিয়ে যাবেন তা তো বিশ্বাসী আর এই বিশ্বাস মানে সরিষা টানা পর্যন্ত যদি থাকে তাহলে এই কাজটা করতে পারবে গিয়ে বলে আগুন তুই লিভে যা আগুন লিভে যাবে কি দরকার এই যে করোনা ভাইরাসে মানুষ এখন এত দুর্ভিক্ষের সময়তে এত অশান্তি হসপিটালে যান কোনো বেড পাবেন না তো এখন একজন খ্রিস্টান মিশনারি যারা সরিষা সরিষা দানা পর্যন্ত বিশ্বাস আছে যিশুকে বিশ্বাস করে তাকে নিয়ে যান সে তাদের গায়ে হাত দেবে করোনা রোগী ভালো হয়ে যাবে এটাই তো জিজাস বলেছে তাই না যারা বিশ্বাস করবে সরিষা দানা পর্যন্ত ইমান তথা বিশ্বাস থাকলেও সে অলৌকিক কাজগুলো করবে তো দাদা আমি এই কথাই বলি যে বাইবেলের মধ্যে যে ঘটনাগুলো বলা হয়েছে মানুষ আজকে এই আধুনিক যুগে কুসংস্কার যুক্ত কথা বা এই ভেলকিবাজি দেখিয়ে মানুষকে ধর্মান্তরিত করা এটা একটা অনৈতিক কাজ মানে অনৈতিক কাজ হান্ড্রেড পার্সেন্ট এবং যিশু খ্রিস্ট তথা ঈশা আলাহিসাল্লামের এই শিক্ষা কখনোই হতে পারে না যে তিনি এরকম একটা আনলজিক্যাল অযৌক্তিক কুসংস্কারযুক্ত একটা শিক্ষা দিয়ে যাবেন এই যে নাবি এবং তিনি লোক দেখাবেন যদি আমাকে বিশ্বাস করে তোমরা এই কাজগুলো করতে পারবে এটা কোনো নবীর এ কথা বলেনি যে আমাকে বিশ্বাস করলে তোমরা এই কাজগুলো করতে পারবে এটা জিজাস ক্রাইস্ট নামে মিথ্যাভাবে বাইবেল ঢোকানো হয়েছে ইজ দ্য জিজাস গড এটা প্রমাণ করার জন্য যিশু খ্রিস্ট ঈশ্বর এটা প্রমাণ করার জন্য বাইবেল ঈশ্বরের বাণী না এ ভার্স থেকে বোঝা যায় যে বাইবেলের মধ্যে এটা মিলওয়াট করা হয়েছে এটা শব্দ প্রবেশ করানো হয়েছে শব্দ ঢোকানো হয়েছে বাইবেল একটা বিকৃত কিতাব এটা কখনো ঈশ্বরের বাণী এটা হতে পারে না যদি হতে পারে আসেন এই পরীক্ষাটা দিয়ে দেন আর এটা খুব বড় ইমানদার ব্যক্তির মানে বড় বিশ্বাসীর জোর পরীক্ষা না এটা সরিষা দানা যার ইমান আছে সে অলৌকিক কাজ করতে পারবে আসেন আমরা আমরা দেখি যে আপনারা এই পরীক্ষায় পাশ করতে পারেন কি আর সরি টু সে আমি একটা কথা বলতে চাই শেষে যে প্লিজ প্লিজ প্লিজ আমি তিনবার রিকোয়েস্ট করছি আপনাদেরকে আপনার বাড়িতে যদি ছোট ছোট শিশু থাকে তাদেরকে বাইবেলের এক বিশেষ করে চারটে গসপেল পড়তে দেবেন না মার্ক ম্যাথু লুক জোহান পড়তে দেবেন না কেন পড়তে গিয়ে যদি এই ভাষটা পেয়ে যায় আর সে যদি বিশ্বাস করে না যে আমার প্রভু যিশুর কথা বলেছে তবে সে নির্দ্বিধায় একটা সাপের কাছে চলে যেতে পারে সাপকে ধরতে যেতে পারে বিষ পান করতে পারে প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা আপনার সন্তানদেরকে এই বাইবেলের ভার্সগুলো পড়তে দেবেন না যারা শিশু আছে যদি প্রাপ্তবয়স্ক হয় তখন পড়লে সমস্যা নেই এই ডেঞ্জার রিস্ক এই সময়টা কেটে যেতে পারে তাই আপনার ছোট্ট ছোট্ট শিশুকে বাইবেলটা পড়তে দেবেন না এবং সবসময় বাইরে থেকে বিষ এবং সাপ এগুলো দূরে রাখবেন না কখন কোন বিশ্বাসী একটা বাচ্চা শিশু সে খেয়ে নিতে পারে বা সাপ ধরতে যেতে পারে প্লিজ আপনাকে রিকোয়েস্ট করছি আপনারা এই ভুলটা করবেন না আবার রিকোয়েস্ট করছি এই ভুলটা করবেন না আসেন সত্য পথ ইসলাম ইসলাম যেমনটা বলেছে ইমানের পরীক্ষা আপনি যদি বিশ্বাসী মুসলিম হন তা আপনার সব যেতে সরিষা দানা পরিমাণ যদি ইমান থাকে ইসলাম বলছেন অবশ্যই তাহলে আপনার মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে সেটা কি রাস্তাতে যদি একটা পাথর থাকে ক্ষতিকর বস্তু থাকে যেটা মানুষের কে মানে ব্যথা দেয় তাহলে ওটাকে সরে দেবেন এটা ইসলামের ইসলামের এটাই ইমান তথা বিশ্বাসের একটা সরিষা দানা যদি থাকে তাহলে এর প্রতিফল এটা পাবেন এর প্রতিবিম্ব এটা দেখতে পাবেন কিন্তু বাইবেল একটা আন্দাজ মানে একটা এতটাই কুসংস্কার কি বলবো সাইড হচ্ছে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি খ্রিস্ট বিরোধী না জিজাস ক্রাইস্টের বিরুদ্ধে বাইবেলের যে অনৈতিক মিথ্যা এবং এই সব কুসংস্কার আচ্ছন্ন শব্দগুলো ব্যবহার করা হয়েছে এগুলো একদম জিজাসকে বলেনি এটা কোনোভাবে বলতে পারে না একটা আল্লাজিক্যাল একজন নবী কখনোই এই ধরনের কথা বলতে পারেন আমি এটা বিশ্বাস করি পবিত্র কোরআনে জিজাস ক্রাইস্টের ব্যাপারে অনেক আলোচনা করা হয়েছে আসুন পবিত্র কোরআন আপনি একবার পড়ে দেখেন বাইবেলের এই সব কাহিনীগুলো পড়ে দেখেন নিজেই আপনি সিদ্ধান্ত নিতে পারবেন বাইবেলের কাহিনীগুলো সবগুলো একদম মন গড়া একদম সম্পূর্ণ মিথ্যা এটা কখনোই একটা সর্বজনীন শিক্ষা হতে পারে না এটা দিয়ে পরিবারের সমাজ গঠন কখনো হতে পারে না শুধু প্রিন্সিপাল কিছু মেসেজ দেখে ভুলে যাবেন না আসল কোরআন পড়ুন জিজাসকে জানুন আমরা মুসলিম আমরা জিজাস বিহীন আমরা মুসলিমরা যীশু খ্রিস্টকে আমরা বিশ্বাস করি আর মুসলিম হওয়ার জন্য যীশু খ্রিস্টকে বিশ্বাস করা এটা শর্ত আমরা খ্রিস্ট বিরোধী নয় আসেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যে লাস্ট টেস্টামেন্ট নিয়ে এসেছেন পবিত্র কোরআন এবং হাদিস এইটাকে আমরা অনুসরণ করে আমাদের স্বর্গের রাস্তা প্রশস্ত করি ওমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু